পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের ভাগ্যটা সত্যি খুব খারাপ তারা বেশি কিছু চায় না কিন্তু যা চায় তা কখনোই পায় না আরে জান আমাকে কাঁদিয়ে তুমি মজা নিচ্ছ অপেক্ষা করো কেউ তোমাকে কাঁদিয়ে তোমার মজা নেবে